ভিউয়ার্স আপনারা দেখছেন একটা প্রিন্টার এই প্রিন্টারটি আপনার পাওয়ার ছিল না তো আমরা এখন এটাকে ঠিক করতেছি পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলাম এটা হচ্ছে ইপসন একত্রিশ দশ তো এই প্রিন্টারটি আমরা এখন ঠিক করতেছিলাম মনে পড়লো ভিডিও করব এখন তাই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ভিডিওটি দেখুন কেমন লাগে ভিডিওটি আজকে মনে হয় ভালো লাগবে আজকে অন্যরকমভাবে আজকে ভিডিওটি সাজাচ্ছি তো সাথে থাকুন দেখুন কীভাবে প্রিন্টারটি আমরা যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমগুলো রিমুভ অনেকটা হয়েছে আর কিছু বাকি আছে সেগুলো আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি হবে আমরা পাওয়ার সাপ্লাইটি খুলছিলাম এখন পাওয়ার সাপ্লাইটি লাগাচ্ছি আমরা প্রিন্টারটির পাওয়ার চেঞ্জ করলাম এক দ্বিতীয়ত এখন কী প্রবলেমে আছে সেটা দেখব আর সম্ভবত হেডেরও প্রবলেম হতে পারে সেটাও দেখি দেখাই দেবো আপনাদের আমরা এখন হেডটা খুলে দেখব যে আসলে হেড হেড কোনো শর্ট আছে কিনা কারণ অনেক একজন খুলছিল এই প্রিন্টারটি দেখছি অনেক কালি টালি লাগানো তাই আর কি এটা আমরা একটু খুলে দেখবো অনেক সময় শর্ট থাকে মাথাটা নষ্ট হয়ে যায় আমরা এখন হেডটা দেখবো যে হেডটা কী অবস্থায় আছে এটা নাচ খোলা হয়েছে এখন হেডটা বন্ধুরা দেখুন ইন্টারটির হেডের অবস্থা আমি যেটা ধারণা করছি সেটা হয়েছে একটা গেছে তেমনও পরিবেশ তো এখন কী করবো হেডসব পরিষ্কার করবো ভালো করে আমরা হেডটা ভালো করে ধুয়ে নিলাম এখন এটা পানি ভর্তি এখন এটা আমরা ভালো করে পরিষ্কার করবো তো বন্ধুরা সবসময় চিন্তা করবেন যে হেডের হেডটা কীভাবে আগে সংরক্ষণ করে রাখা যায় কারণ হেডটা অনেক প্রিন্টারের জন্য অনেক একটা যখন আপনার এই কালিগুলো দিয়ে হেডে লাগে তখন হচ্ছে কেন আপনার হেডটা নষ্ট হয়ে যায় বন্ধুরা এর মধ্যে এখনও পানি আছে পানিগুলো পরিষ্কার করতে তো বন্ধুরা আমরা এখন হেড কেবল একটু চেঞ্জ করবো আর হেডটা পরিষ্কার করেছি দেখুন হেডটা পরিষ্কার করা সুন্দর করে পরিষ্কার করেছি এখন সব কিছু আল্লাহর উপর ভরসা কারণ অনেক সময় হেডের কারণে মাদার বোর্ডও নষ্ট হয়ে যায় Probably not the best. And our Kali Katra, our problem. এটাকে হেরে হাড়ি হাড়ি বলে বুঝছেন dari kabel la kalau এটা বসানোর পরে ভালো করে দিয়ে 힘들어. Mm-hmm. স্ক্যানারের কাছে এবং স্ক্যানারটা লাগানোর পরে আপনাকে একটা বেগুন দেব চলো বন্ধুরা বিসমিল্লা অন করেছি তো বন্ধুরা আমরা ট্রেনটাকে লাইন দিচ্ছি দেখি কী হয় যাক আলহামদুলিল্লাহ অন হয়েছে যেটা ভাবছিলাম হয় নাই আমাদের ট্রেনটাকে এখন রেডি ভালো একটি ভিডিও দেওয়ার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম